Hi friends welcome back to my channel তো চলে এসছি আবার একটা একটা ছোট্টখাটো ব্লগ নিয়ে তো আমার বান্ধবী সঙ্গীতা সঙ্গীতা আসছে আজকে ফার্স্ট টাইম আমার বাড়ি এতদিন ওর সাথে পার্টি করলাম রেস্টুরেন্টে গেলাম বন্ধুদের সাথে ইন্ট্রোডিউস করালাম প্লাস তোমাদের সাথেও এবারে আজকে মালটাকে নিতে যাচ্ছি ও মধ্যিখানে রাস্তা হারিয়ে ফেলেছে বলছে তুই কোথায় তুই আয় আমাকে নিয়ে চল তো আমি বললাম পেট্রোল পাম্প পাশে ডানলপে রাজা মোটরের সামনে দাঁড়া আমি তোকে গিয়ে নিয়ে আসছি তো দাঁড়িয়ে আছে আমি এখন যাচ্ছি তোর কাছে পৌঁছাই দেন ওর সাথে ইন্ট্রোডিউস করাবো ওকে পেয়ে গেছি এই দেখো আর দেখো হাতে ঝুলছে দেখা এই দেখো মিষ্টি কাশি হয়েছে কদিন ধরে মানে প্রথমবার আসতো মানে কি বলবো সব কিছু নিয়ে এসছে মিষ্টি ফিষ্টি মানে আমি বললাম যে ভাই নট ফর্মালিটি হ্যাঁ, মানে মায়ের রান্না হয়ে গেছে এই দাঁড়া ওই গলিতে ঢুকবো হ্যাঁ হ্যাঁ সাইকেল হ্যাঁ। যাই হোক বাড়ি গিয়ে বাকিটা বকছি তাই না বল একদম একদম বাড়ি গিয়ে বাকিটা এখন খুব রোদ শুরু হয়ে গেছে এর সাথে খেলা ওয়ালু এ মোটা এই ধরো আমি বাবা খেলছে নতুন বন্ধু পেয়েছে আমার ওয়ালি নতুন পেয়েছে কি গুলি বলছো ওই দেখ ওই দেখ ও বল চাটবে এই কান থেকে সরাও ওটাকে মুখে নিয়ে নে দেখ দেখ দেখ দেখ দেখ সঙ্গীতা ওর কুমোরে বললাম না খসখস খসখস কর নখ দিয়ে নখ দিয়ে কর বারাম পায় ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নখ দিয়ে এই দেখ ওই দেখ এই এই পাগলা হয়ে গেল এই পাগলা এই ওয়ালি মানে আমার ওয়ালি হচ্ছে এমনই মানে ঘরে যেই আসুক না কেন মানে ওয়ালি কাউকে কামড়ায় না কিচ্ছু করে না মানে এতটা ফ্রেন্ডলিও ওয়ালু বাবু চলে গেছে আর একটা বিড়ালও আছে তোমরা তো জানোই সে বিড়ালটাও আর এখনো সারাটা এখনো এখনো পুরো দিন বাকি হ্যাঁ আমারও মুড ভালো ছিল না আচ্ছা রিজেন আমি আচ্ছা। বললাম ও আছে বলা যাবে না আমি বললাম শুনছি এটা বাড়িতে আয় রে আমার একদম ভালো লাগবে না প্লাস আমার মায়ের শরীরও ঠিক নেই যাই হোক এখন কথা বলি দেন একটু গিলবো এই এসছে ও কি হয়েছে? এটা একটা মজা রাখো একটা সবাই একটা মজা রাখো আহ, ওয়ালি ওয়ালি আমার চমড়িটা। ওয়ালি, ওয়ালি, ওয়ালি, চিৎকার করতে থাকে। আরে মা, লা, লা, লা, লা, এই রে, এই রে, এসে গেছে। এই তো বললাম না, খেপে যায়। কাউকে আদর করবো না। আচ্ছা আমি যাবো। এই, দাঁড়া, দাঁড়া। এই, এই, ওয়ালি, ওয়ালি। আচ্ছা আচ্ছা আমি বাবা তোমাকে আমি আজল করছি না ওই জন্য লাগু লাগু করেছে ওই জন্য লাগু লাগু যাই বন্ধুরা খাই খেয়ে দেন তোমাদেরকে বাকি ব্লগটা দেখাচ্ছি খাবারের ব্লগটা ওকে বলছি ওই তো ফাইনালি খেতে বসেছি দেখাচ্ছি কি নিয়ে বসেছি আমারটা দেখাচ্ছি আগে দাঁড়াও না না না আমি ওরটা দেখাচ্ছি ওকে এরকম এই যে খেতে বসেছে এই যে খাবার মাছ মাংস আমি অ্যাকচুয়ালি নিজেও জানি না আমারটা চিকেন ট্যাংরা মাছ হ্যাঁ আমারটা ট্যাংরা মাছ মাছ সব কিছু এই আমি অ্যাকচুয়ালি জানি না মাটা চিকেন করেছে না মটন ভগবান জানে তো সেটা যাই হোক খেয়ে নিলেই হলো এই আগে খেয়ে নি ফাইনালি পাশে বসলাম ওদিকে বসেছিলাম বলে আমাদের হচ্ছিল না এটা ওর খাওয়া এটা আমি যাক বসলাম না আমার পাতে লঙ্কা বেশি কারণ আমি ঝাল প্রচণ্ড খাই যাই হোক এই আমাদের দুই বন্ধুর আজকে লাঞ্চ বাইরে লাঞ্চ করে ঘুমাবো না লাঞ্চ করে আড্ডা মারবো আড্ডা মারবো সেটাই আড্ডা মারবো আড্ডাতে কি কি হচ্ছে না হতে জানতে পারবো আগে খেয়ে নি ভাই প্রচন্ড খিদে পেয়েছে আমরা আগে খাই হ্যাঁ ওটাই থাকবে কেননা এটা আপলোড করব আমি কাল কালকে না হ্যাঁ কালকে আপলোড করব কারণ আজকে কালকের ব্লগটা অলরেডি আপলোড হয়ে গেছে এই জন্য এই বেকার বকছি খেয়ে নি তো আগে বা খেয়ে নি ওরা খাবো অনেকক্ষণ আবার শুরু করে দিয়েছিলাম খেটে খেটে ভুলে গেছে ব্লগ দিতে হবে কেমন হয়েছে বল অসম অসম ঢপ দিবি না ঠিক আছে সত্যি কথা বলতে এমন সত্যি কথা বললে অ্যাডজাস্ট করেছি কোনো সারা টেবিল জুড়ে এখন আমাদের খাবার দাবার ভালো বলে ভালো বসে আছে আমার গুন্ডা সিরিয়াসলি দারুণ হয়েছে সিরিয়াসলি দারুণ হয়েছে এখন মাছলি দিয়ে খাচ্ছে এরপর শুরু হবে চিত্রমানের ভার মাটকান এসে বলা মনে হবে আসলে সঙ্গে সঙ্গে ভাগে ভাগে কথা আমি খেয়ে গাইস একদম আমি ওগুলো খেয়ে নিই কেননা খেতে খেতে কথা বলতে নিই তাও ভাঁট বকে যাচ্ছি যাই হোক আমাদের ভালো ভালো খাবার তোমাদের কেন দেখাবো তোমাদেরও তো লোক লাগতে পারে আজকে যদি আমাদের পেট খারাপ হয়ে যায় যাই হোক আমরা খেয়ে নিই ওকে বাই বাবা এই খেয়ে উঠলাম এখানে আমার বিড়ালটা বসে আছে আর এই যে এখানে বসে আছে মোবাইলে কি গেম খেলছিস আরে না দেখছিলাম কটা লাগছে তোমাদের কেমন লাগছে কেমন খেলি বল দারুণ দারুন এই তো পেট বলেছে আমি জানি না মালটার পেট ভরেছে কিনা এক সেকেন্ড আমি আবার পরে আসছি এতক্ষণ আমরা গল্প করে এবার আমরা চলে এসেছি আমার রুমে আর এই দেখো আমার তারে আমি <laughs> ও তুমি এটা নিয়ে তোকে বললাম না আমার বাড়িতে আসবি খেয়ে নিয়েছি আমার জামার বোতল মিষ্টি না ওই জামার যায় না পুচকে এরা কুচকে নেমে গেল বলি এরা কুচকে নেমে ঘুম থেকে উঠলাম এও ঘুম থেকে উঠলো আর ঘুমতে করতে না উঠতে শুরু করে চাদর খাওয়া এই না আজকে দেখো আজকে আমার অলি আমাকে ভুলে গেছে কিরে আজকে তুই আমাকে ভুলে গেছিস তাই তো দিদিকে ভুলে গেছিস নতুন বান্ধবী পেয়ে দিদিকে ভুলে গেছে আমাকে আর আসবে না আমি কথা বলবো না হ্যাঁ আমাকে ভুলে গেছে এখন ঘুম এখনো হয় উঠতে হয়েছে হয়নি ওর আরে দূর আমার ম্যানেজ হয়ে যায় আরে এত লম্বা মেয়ে বিশ্বাস শুয়ে আমার ঘুম দেখ না এবার আমি আর ওই বেরোবো ফুচকা খাবো তারপর ব্যাস চলে যাবে হয়ে গেল স্যার আবার পরে থাকো মরার মতো ভাল লাগে না দেখ দিন এটাই দিন ফস করে এলো ফুস করে পালিয়ে গেল বুঝলে এবারে ফুচকার আমিও তৈরি তৈরি হবো এই ভিকিরির অবস্থায় পড়ে গেলে না দেখতে হচ্ছে না ফুচকলা ওরা একটা শুকনো পাপড়িও দেবে না আমাকে ওরা ভিকিরি যায় এখান থেকে যাই হোক হয়ে ফুচকা যাই খেতে দেন বাকিটা নেবো ওকে তো বেরোচ্ছি কোথায় গেলি এখন যাচ্ছি আমি আরও ফুচকা খেতে খুব অন্ধকার দেখাও যাচ্ছে না এবারে ওই লাইট কোথায় এখানে এখানে লাইট মানে ছেড়েই দে ওই মোড়ের মতো একটা ফুচকা আছে বুঝতে পারলি বাড়ি থেকে এইদিকে বেরোবি ও পেছন দিকে না বুঝতে পারছিস তো সঙ্গীতা এবারে ফুচকা খাবো ওকে আমি আমার এঙ্গেজমেন্ট যেখানে বিয়ে হবে সে বাড়িটা দেখাবো তোমার চলে যাবে হয়ে গেল আমি কোথায় তুই এখানে দেখা কি ভালো আছে আমার বান্ধবী যাকে মানে বাকিটা ফুচকা খাওয়ার সময় রাখাচ্ছি একদম তো এরকম চলে এসছি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি কীরকম জাস্ট ওয়েট এই হচ্ছে আমার আপকামিং এঙ্গেজমেন্ট এখানেই হচ্ছে এই যে আগে থেকে দেখিয়ে দিলাম কারণ আজকাল সবই চলে কি রে তাই না এই যে এইটা এই দেখো ডিয়ার উৎসব ডিয়ার উৎসব এক্স্যাক্টলি হ্যাঁ আরে আমি আরো কথা বলতে বলতে না খেয়াল করিনি ক্রস করে গেছি আমি ভাবি আমার এঙ্গেজমেন্টের হাউস কোথায় গেল একদিন একদিনে হাওয়া হয়ে গেল বাড়ি উড়ে গেল বাড়ি উড়ে গেছে আমি না কোথায় গেল বাড়ি কোথায় গেল তোমার দেখি না ধ্যাঙ্গর হয়ে গেছে না না না না না যাই হোক এবার এখন আমি আরও যাচ্ছি ফুচকা খেতে ফুচকা ফুচকা খেয়ে আবার ওকে ছেড়ে দেবো ব্যাস হয়ে গেল আবার যেতে সেই আমি একা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ওটাই হ্যাঁ মাত্র চার দিন আর হ্যাঁ সেটাই তো হয়ে চলে ভাই কি কেটে এবারে ও চলে যাচ্ছে আবার চার দিন পর তো শুক্রবার মনে তো এমনি কথাই হয় মানে ফোনে তো কথা হয় সেইটাই সামনে একটা স্টেশন দূরে বেলগুড়িয়া যাই হোক অটো হ্যাঁ, যাই হোক ওকে তো চলে যাচ্ছে আজকের ভিডিও বাই এই এই ভিডিওটাই ফোটা দেখা চাই সেটাই সেটাই এটা এটা এটাই বেশি বড় না বাট দেখা চাই ওকে তো যা চলে যা ফোন করি বলছে আচ্ছা ঠিক আছে টাটা